আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে লাকি হুইলের ভিডিও অনেক পুরাতন হয়ে গেছে দুই তিন দিনের মধ্যে তো আজকে আমরা আসছি সেই লাকি হুইল ডিসকাউন্ট শপের ভিডিওটা দেখানোর জন্য তো ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক ইন্ট্রোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আমার কাছে দুশো তেতাল্লিশটি ডায়মন্ড আছে তো আমি দেখি দুশো তেতাল্লিশটা ডায়মন্ডের মধ্যে কি পাই এবং কি নিতে পারি তো প্রথমেই মেরে দিলাম সাথে সাথে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমি ইলিট পাস কিনে নিলাম তো আমি কোনো সময় দেব না আজকে সেই সময়ের জন্যই খুব দ্রুত মারার পর আর পেয়ে গেলাম এবং এমন সাথে সাথে পেলাম পঁচাত্তর পারসেন্ট তো আমার কাছে একশো চৌচল্লিশ ডায়মন্ড আছে তো রাত এখন বাজে বারোটা বারোটার মতো তো আমার কাছে ডায়মন্ড নাই এখন আমি যেহেতু নিয়েছি রাত্রে সে হিসাবে আসছে সকালে নিয়েছি রাত্রে যেহেতু কিছুক্ষণ পর একটা বাজবে আমাদের যেই মান্থলি উইকলি থাকে সেই উইকলি মান্থলি থেকে একশো পঁয়ত্রিশ ডায়মন্ড পাওয়ার পর যেটা থাকবে সেটা আমরা নিব তো দেখি এই এই যে এটা পেলাম এক পাঁচশো ডায়মন্ড স্পেন্ড করে গ্লোয়ালটা গ্লোয়ালটা খুব ভালোই লেগেছে এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইলিট পাস মিশন সেইগুলো কমপ্লিটের জন্য দেখতে পাচ্ছেন আপনারা তো বরাবরের মতো সবগুলো কমপ্লিট করি বেসের জন্য টার্গেট থাকে পাঁচশো তো এবারও পাঁচশো বা বেস ইনশাল্লাহ হয়ে যাবে আর বড় ভাইয়ের মনে খুব কষ্ট দিচ্ছেন আপনারা সাপোর্ট কমিয়ে দিয়েছেন ইদানিং সাপোর্ট পাচ্ছি না আপনারা সাপোর্ট করতেছেন খুব কম আমরা কি বলবো কষ্টে থাকি ছোট ইউজার এখন পর্যন্ত কোনো কিছু করতে পারিনি আমরা আপনাদের জন্য মাত্র একটা গিবয়ে দিয়েছিলাম এক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারকে একটাই মিশন কমপ্লিট করেছিলাম মাঝখানে একটা উইকলি একজনকে দিয়েছিলাম তো তার নামটাও প্রকাশ করা হয়নি তার নাম ছিল ইসরাফিল তো তাকে আমরা দিয়েছিলাম আর এবার এই ইলিট পাসটা আমরা মানে এই লাকি হুইলের মিশনটা কমপ্লিট কমপ্লিট বলতে কি ইলিট পাসটা খালি শুধু নিয়ে দেবো তো আর মানে ইলিট পাস নেব বলতে আপনার একশো একটা উইকলি হলে প্রথমেই একশো ডায়মন্ড পাবেই আর সাত চারশো ডায়মন্ড তো পাবেই চারশো পঞ্চাশ ডায়মন্ড তো যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসলে আমাদেরকে যদি সাপোর্ট না করেন আমরা যারা ছোটো ইউজে তারা আমরা কীভাবে উপরের দিকে উঠবো আর আমরা মনে করেন যদি মনে থাকে মনে করেন যে উপরের দিকে উঠলে আমরা ভুলে যাব কাউকে মনে রাখবো না কাউকে চিনবো না সেটা হবে সবচেয়ে বড় ভুল সেটা বড় বড় ভুল হবে ভাবা এখন আমরা সবার কাছে চাই যে সবাই সাপোর্ট করবেন আমাদেরকে আমাদের সাপোর্ট না করলে আসলে আমরা তো ভিডিও বানানোর যেই কষ্ট সেটা থাকে না তো দেখতেই পারলেন আমি এটার জন্য যেটার জন্য ওয়েট করতেছিলাম সেটা হয়ে গেছে তারপর আমি ইলিট পাস পরে আমি কি করব এখন আমি চিন্তা ভাবনা করতেছিলাম তো নিয়ে নিলাম আমাদের যেই বান্ডিলটা সেই বান্ডিলটা বান্ডিলটা ভালো লাগে না এতটা তারপরও নিয়ে নিয়ে রাখলাম যেন ভুইয়া ড্রেস যাক যেটা বলতেছিলাম আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই সবসময় সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে যদি সাপোর্ট না করেন আমরা কীভাবে হ্যাঁ ভিডিও বানানোর আশায় থাকবো